থাকি এই মাড়ির মধ্যে থাকুন যায় হ্যাঁ এই মাড়ির মধ্যে আর থাকাম না চিন্তা ইবাসি না সামনে আইতাছে বিয়ে মাড়ির মধ্যে থাকাম না যাই কি মিস্ত্রি বগলে যাই মিস্ত্রি বগলে যায় একটা সহি বানাবার দিকে কত টাকা নিব সহি বানাইছি দুই তিনশো টাকা বানাম একটা যাই Motherfucking Eagles, I believe.

তোরা তো যে কি কবি আমার এখানে তুহি বানান না তুহি বানান স্টার ওই তুহি বানান ওই আঙ্গনে একটা মিস্ত্রি আছে স্যার টাইম পাবো না নাই খুব টাইম কম স্যার আর কাম করে আচ্ছা, কত নিব পয়সা পয়সা তিরিশ চল্লিশ যাই দেখি তিরিশ চল্লিশ টাকা হ্যাঁ, এত কো যাই নু যাই নু তো ভালো হয়ে পড়ে আমার নু এইবারে হ্যাঁ এটাই বাংলা বাংলা দেয়া হয় না বাড়ির মিস্ত্রি ভাই তাহলে কাম করতে চাও হ্যাঁ। তাহলে আমার একটা কাঠ বানান না চাল আমার কাম হইল না চল্লিশ

তোমার তো দুই সপ্তাহ কথা কইলাম মোড়ামাড়ি তেত্রিশ তারিখের আগেই দিও ভাই নাও তোর কিছু দিয়ে যাও ভাই নাও দেওয়া লাগবো ভাই নাও সারা কাম হবো আমার না পাঁচশো টাকা কিছু বাজার টাজার করা লাগবো পাঁচশো টাকা হবো ভাই वो रहा पाँच सौ टाका बाजार করে वो गाड़ी वाला वो गाड़ी पर कितना लगे वो अरे अबर दिन सात बारे दिखले सिंगा तो डैम के कोने उड़ाया तुम्हारे दिया जाए रुपए तो 33 तारीख आके दिलिए वो हां 33 तारीख आके दिलिए वो पहले हम रख लामगा हां জায়গা মিস্ত্রিটা আমি ভালোই আছে বললাম না যে আঙ্গ গ্রামে মিস্ত্রি আছে ভালোই আছে মিস্ত্রি ভালোই আছে হ্যাঁ জায়গা

রাজা বানাবার দিলাম তাহলে মিস্ত্রি কোনে গেল আমি জানি কি মিস্ত্রি কোনে গেছে তুমি তুমি কার বাল দেখে থাকো মানে। জানি যা তুই তাহলে ডাইকে নিয়ে আসার বললাম

পালংয়ের কাম হয়েছে পরে আর অল্প তুই তো আছে আর বিট ফিস না কামু পরাই হয়েছে মনে হচ্ছে ভোট ত্রিশ তারিখে পাওয়া যাবেন যে আপনি তোমার দিন ধরে দিচ্ছি এবার তুমি বিট সেটি লাগাও নাই ডিজেল লাগাও নাই তারিখ তো বাহি আছে আর কতদিন আছে হয়ে যাবো গা টেনশন নাই তাহলে বানায় কি নাই কইরো আমার খুবই দরকার তবু আমি কাম করতেছি যাই দি তেত্রিশ তারিখ তাই এই বললো tuh udah ya guys ini paling hoise paling ngerti kampung beli sih ada paling dulu tadi নষ্ট করবা না হ্যাঁ এরকম সময় হইলে অত জোর করে ফেলাম খুলে দিই খুলে নিয়ে যাই Fuck. তাহলে পয়সা পাতি রাখবো আমার না পয়সা দেন না তাহলে ঘরে না যাই বইয়া হ্যাঁ, পয়সা পাতি রাখি আর পাঁচ টান থাকবে আমি হ্যাঁ। তাহলে দাও তেরা পয়সা দাও পয়সা তুমি খাও পয়সা উমরে সারি কত দিছ চল্লিশশো চল্লিশ আমি বললাম তিরিশ তুমি না কইলে ওই তিরিশ চল্লিশ আমি বাদ দিলাম তা তিরিশ হাজার টাকা নেবো চার হাজার দিছি আমি চার হাজার হবো না আমি বললাম তিরিশ হাজারের কথা নেই চল্লিশ চার হাজার টাকা দিলে কাম হলো তোমার তাহলে বাইনাও দিলাম পাঁচশো টাকা বাইনা পাঁচশো টাকা তো আছে আমার সামনে আছে ওটা তো না করলে আরো জানো সমস্যা আমি ভাবুনি ওগুলো ভাই রাজা ভাই রাজা তুমি জানো কি গাড়া দাম কত দুবেলা দাম জল ঘুরে ঘুরে হাতে দেয়া ঘুরে ঘুরে হাতে দেয়া হ্যাঁ বাল দুবেলি রাখে রে তো দাও পয়সা দাও রাখবো মাথা তো নষ্ট হয়ে গেল এই পয়সা খাড়বো না কষ্ট করে খাট যাবো না খাট যাবো মানে ভালো এই পয়সা খাট যাবো না তো তুমি যাও